এটা হচ্ছে আপনার চায়ের দাম আপনি যে চাটা খাইছেন থাক চাচা এই একটা চার দাম সচা আপনি কান্না করেন না না সচা <laughs> আচ্ছা আমি চোখে পানি চলে আসছে কানবেন না চাচা আপনি আমার বাবার মতন কান্না করেন না আল্লাহ <laughs> থাক চাচা করি আপনি ও চাচা আপনি কান্না করতেছেন আমার খারাপ লাগতেছে কান্না করেন না চাচা এই চাচির জন্য কিছু কিনে নিয়ে যায়েন